আমার জীবন দেবতা রবীন্দ্রনাথ চিত্রাকাব্য গ্রন্থের কবিতা ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলায়ে গলায়ে বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমারও খনিক খেলারও লাগিয়া অতি নিত্য নব আপনি বরিয়া লয়েছিলে মোরে না জানি কিসেরও আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে হেমন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধূ মরম মাঝারি রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার সরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে বারে গিয়ে ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়া লহ আরবার চির পুরাতন মোরে নবীন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে খুব ভালো লাগলো তারপরে না মানে মনে হয় চুপ করে থাকি একটু তারপর আবার কথা বলি সবসময় যে কথা বলতে হবে তার আসলে এই কথাগুলো এতটাই মনের কথা মনের কথা যে আমার আমাকে তো চলে যেতে আমার ঈশ্বরকে তো এগুলোই আমার বলতে ইচ্ছে করে মানে এইখানেই রবীন্দ্রনাথ যে আমাদের প্রতিটা অনুভব প্রতিটা জায়গায় এমন ভাবে ভাষা জুগিয়ে গেছেন হ্যাঁ। সেটাই বড় এবং মানে একটা মৃত্যু শেষ নয় একটা শেষ হয়তো আরেকটা শুরু শুরু শুরু ঠিক সেটাও হয়তো শেষে বা সারা দিনের মানে জীবনের চলতে চলতেও ধুলো তো জমে হ্যাঁ। সবকিছুই তো পুরনো হয় আবার নতুন করেও শুরু করার যে ভাবনাটা অসাধারণ